তুমি ছাড়া মন নাই আর তো কেহ নাই সারা জনম যতন করে রেখে দিতে চাই তুমি ছাড়া মন নাই আর তো কেহ নাই সারা জনম যতন করে রেখে দিতে চাই অনুভবে আছো মিশে জনম জনম ভর এমনি করে দেখো তুমি বুকেরই ভেতর এমনি করে থেকো তুমি বুকেরই ভেতর এমনি করে থেকো তুমি বুকের ভেতর এমনি করে থেকো তুমি বুকেরই ভেতর এত মায়া কারো জন্য হয়নি তো আগে যত ভালো বাসি তোমায় আরো ইচ্ছে জাগে হয় পেয়েছি যে স্বর্গ সুখের ঘর এমনি করে থেকো তুমি বুকেরই ভেতর এমনি করে থেকো তুমি বুকেরই ভেতর এমনি করে থেকো তুমি বুকের ভেতর এমনি করে থেকো তুমি বুকেরই ভেতর তুমি আছো বলে নিঃশ্বাস নিতে পারি যাব না কবু ছেড়ে প্রাণটা শুধু তোমারই হো হ্যাঁ, তোমার জন্য হৃদয় জমিন করো না পর এমনি করে থেকো তুমি বুকের ভেতর এমনি করে থেকো তুমি বুকেরই ভেতর এমনি করে থেকো তুমি বুকের ভেতর এমনি করে থেকো তুমি বুকেরই ভেতর